আমরা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে আমরা বিজয়ের পক্ষে না বিপক্ষে আমরা দেশপ্রেম চাই কি চাই না ইসলাম প্রেম চাই কি চাই না নবী প্রেম চাই কি চাই না সর্বোপরি আমরা সবাই আল্লাহর গোলাম আমরা সবাই আল্লাহর বান্দা চিৎকার দিয়ে বলুন আল্লাহ একবার বিজয় আসে তা আল্লাহর পক্ষ থেকে চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ কোনো জাতির পরাজয় এবং বিজয় এগুলো কার হাতে আল্লাহর হাতে কারণ আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে রহমতুল্লিল আলমিন শফিউল মুসনবিন সঈদুল কৌনাইন সরকারে দো আলমকে আমাদের কাছে পাঠিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে বিজয় দান করেছিলেন চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমরা স্বাধীনতা লাভ করেছিলাম আমাদের নবীজির আগমনে বহুত্ববাদ থেকে একাধিক মাহবুদের পূজা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছিলেন আমরা স্বাধীনতা অর্জন করেছি বস্তুবাদ থেকে নবীজের আগমনের পূর্বে মানুষ কি করত কেউ মূর্তি পূজা করত কেউ গাছ পূজা করত কেউ বাস পূজা করত কেউ গাছের মধ্যে লাল কাপড় পেঁচিয়ে পূজা দিত কেউ সূর্য পূজা করত কেউ চন্দ্র পূজা করত কেউ সাগর পূজা করত এমনকি লজ্জাস্থানকে পর্যন্ত মানুষ পূজা করত চিৎকার দিয়ে বলুন না অজবিল্লা বর্তমানে আমরা দেখি যারা মুসলিম নয় তারা অনেক ব্যয়বহুল টাকা পয়সা খরচ করে তারা পূজা দেয় সকালবেলায় বেরিয়ে যায় ফুল পূজার জন্য দেবদেবী সংগ্রহ করার জন্য এবং অনুরূপভাবে ফানস বাতি উড়িয়ে অনেক ব্যয়বহুল টাকা পয়সা খরচ করে মানুষ বস্তুবাদী হয়ে আল্লাহকে বাদ দিয়ে শত শতদা বিভক্ত মাবুদ বানিয়ে মানুষ পূজা দিত উপাসনা করত চিৎকার দিয়ে বলুন নওয়াজবিল্লা বিশ্বনবী রহমতুল্লিল্লা আলমিনের আগমনে আমরা বহুত্ববাদ একাধিক মাহবুদের পূজা থেকে আমরা মুক্তি পেয়ে আমরা শুধুমাত্র এক আল্লাহর এবাদত করি তিনি হচ্ছেন আমাদেরকে মহান রবের এবাদত করার জন্য আমাদেরকে ফুল কুচতে হয় না দেবদেবী বানাতে হয় না আগরবাতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না আমাদেরকে একটু পবিত্র হলে পবিত্র স্থানে আমরা আল্লাহ একবারে দাঁড়িয়ে অতি সহজে আমরা কোনো অপচয় না করে আমরা আল্লাহর আবাদত করতে পারি চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার বলে সিজদায় গিয়ে সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আল্লাহ বললেন কবুর সামনে সর্বোচ্চ ইবাদত হয়ে যায় প্রভুর প্রতি সর্বোচ্চ গোলামি প্রকাশ পেয়ে যায় আমাদেরকে কোনো দেবদেবী বানাতে হয় না পানুষ উড়াতে হয় না আমাদেরকে বিভিন্ন অন্যান্য বস্তুবাদী জড়বাদীর পিছনে পড়তে হয় না আমরা ইসলাম আমাদেরকে সর্বপ্রথম আমাদের মনকে আমাদের মননকে আমাদের চিন্তাকে মুক্তি দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান ইসলাম দাপে দাপে মানবতাকে মুক্তির মানে শুনিয়েছেন আল্লাহ পাক এই মানব জাতিকে স্বাধীনতার প্রতি উদ্বুদ্ধ করেছেন মানুষকে মানুষের আসল নিয়ামত হলো স্বাধীনতার বিজয় এই জন্য সাহাবাইকরাম নিজের জান মাল কোরবান করে সারা জীবন ইসলামের বিজয়ের জন্য দিক বিদিক ছুটেছেন আমার নবীর সাতাশটিরও বেশি যুদ্ধ করেছেন শুধুমাত্র এই মুসলমানকে মুক্তি দেওয়ার জন্য মানবতাকে মুক্তি দেওয়ার জন্য এই জন্য মানবতার একমাত্র মুক্তির দূত হচ্ছেন মানবতার ফেরিওয়ালা হচ্ছেন বিশ্বনবী রহমতুল্লিল্লা আলমিন চিৎকার দিয়ে বলুন নবীজি আমাদেরকে সর্বপ্রথম মুক্তির মানে শুনিয়েছেন স্বাধীনতার মূল মন্ত্র আমাদের অন্তরে ফুৎকার করেছেন আমাদেরকে স্বাধীন হতে বলেছেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন তোমরা স্বাধীনতার জন্য বিজয়ের জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বিজয় দান করব আওয়াজ দিয়ে বলুন সবাই আল্লাহ রব্বুল আলমিন সুরায় বাকারান শেষ আয়াতেন আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন ওয়াগফির লানা ওয়ারহামনা মাওলানা فانصرنا على القوم الكافرين হে আল্লাহ আপনি আমাদের গুণা ক্ষমা করে দেন আমাদের উপর দয়া করেন আমাদের উপর রহম করেন আপনি আমাদের মাওলা আপনি আমাদের প্রভু সুতরাং ফানসুরনা আপনি আমাদেরকে বিজয় দান করেন সাহায্য প্রদান করেন আলাল কৌমিল কাফিরিন কাফের সম্প্রদায়ের উপর আপনি আমাদেরকে বিজয় দান করেন নসরত দান করেন সাহায্য দান করেন আল্লাহ পাক আমাদেরকে বিজয়ের জন্য দোয়া শিখিয়ে দিয়ে বিজয়ের মূল মন্ত্র এই মৌমেনের অন্তরে পুৎকার করেছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বিজয়ের নামে সুরা নাজিল করেন সুরাতুল ফাতাহ বিজয় আল্লাহ বলেন ইন্না আমি তোমাদেরকে স্পষ্ট বিজয় দান করব কারণ বিজয়ের মালিক আল্লাহ বিজয় এবং পরাজয় আমি আল্লাহর হাতে চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ রাবুল আলমিন কোরআনের আয়াতে দোয়া শিখিয়ে দিলেন আমার বান্দাবান্দিরা সবসময় বিজয়ের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব তোমাদের স্বাধীনতার জন্য দোয়া করো যদি তোমরা মজলুম হয়ে যাও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ যদি হয়ে যাও আল্লাহর কাছে দোয়া কর রব্বি আন্নি বোন ফান্তাসের রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসের রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসের হে আমার প্রভু আমি পরাধীনতায় আছি আমি পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়ে আছি ফান্তাসের সুতরাং আপনি আমাকে সাহায্য করে বিজয় দান করুন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন তিরিশ নম্বর পাড়ার সুরাই নসরে বলেন ইদা যা যখন তোমাদের নিকট যখন তোমাদের নিকট আসবে নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিজয় সাহায্য ওয়ালফাত ফাতহন শব্দের অর্থ হল বিজয় যখন তোমাদের নিকট কোনো বিজয় আসবে তোমাদের নিকট যখন কোনো আল্লাহর সাহায্য আসবে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু তখন তোমরা সবাই নত হয়ে আল্লাহর কাছে আল্লাহর গুণাগুণ বর্ণনা করবে আল্লাহর প্রশংসা করবে হায় আল্লাহ গো আমরা দীর্ঘ বছর যাব দীর্ঘ বছর যাবৎ আমরা পরাধীনতায় ছিলাম আমরা উপনিবেশ হয়েছিলাম আমরা শোষণে জুলুমে অত্যাচারিত ছিলাম আপনি আমাদেরকে বিজয় দান করেছেন আপনি হলেন মহান আপনি হলেন বিজয়দাতা আপনি হলেন সাহায্যকারী এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তিদাতা একমাত্র আল্লাহ আল্লাহ তুমি যদি সাহায্য না করতে আমরা পারমাণবিক শক্তির অধিকারী এই পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে কোনোদিন মুক্ত হতে পারতাম না তারা আমাদের চেয়ে অস্ত্রের দিক দিয়ে শক্তিশালী আর্থিকভাবে আমাদের চেয়ে চোখ শক্তিশালী তারা দেশের আয়তন হিসাবে আমাদের চেয়ে শক্তিশালী দৈহিক শক্তি অবয়ব গঠনে পাকিস্তানে পাঠানরা আমাদের চেয়ে শক্তিশালী তাদের যুদ্ধ বিমান বেশি কামান বেশি আল্লাহ রব্বুল আলমিন তারপরেও আমাদেরকে দয়া করে মায়া করে এই পাকিস্তানি হানাদার বাহিনী থেকে সাহায্য করেছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান উনিশশো একাত্তর সালে স্বাধীনতার জন্য লড়াই করেছে কারা এদেশের দিন মজুর এদেশের কৃষক এদেশের দুর্বল কিছু ভাঙ্গা অস্ত্র দিয়ে যার হাতে যা ছিল তা দিয়ে যুদ্ধ করেছেন লড়াই করেছেন খাওয়ার মতো খাবার ছিল না পান করার মতো ঠিক মতো পানি তারা পায় নাই কত কষ্ট করে যুদ্ধ করে আল্লাহ রব্বুল আলমিন মাত্র নয় মাসের মাথায় তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের বিজয় আমার দান তোমাদের সাহায্য আমার দান বিজয় দিবস পেয়ে তোমরা আমাকে বলে যেও না আমার কথা বলে যেও না তোমাদেরকে মুক্তি দিয়েছি আমি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার আনন্দ স্বাধীনতার উৎসব সেই আনন্দ আমি দান করেছি খবরদার তোমরা আমাকে বলে যাবে না তোমরা স্বাধীনতা পেয়েছ বিজয় অর্জন করেছ আমি মাবুদকে তোমরা বলে যাবে না আমি প্রভুকে তোমরা বলে যাবে না আমার গুণগান তোমরা করবে আমার তাসবি তোমরা করবে আমার প্রশংসা তোমরা করবে ওয়াস্তা আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করস্তা গফির হু আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী আপনার জন্য আল্লাহর বিজয় অপেক্ষা করছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিজয় আসবে আপনি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন ওয়াস্তাগ ফিরোহ ইন্নাহ কানা তাওয়াবা আর আল্লাহ রব্বুল আলমিন তোমাদের তবা কবুল করবেন তোমাদের ইস্তাগফার কবুল করবেন আল্লাহর প্রশংসায় আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন চিৎকার দিয়ে বলুন সুবাহান এই জন্য বন্ধুরা আমার বিজয় দিবসে আমাদের কর্তব্য কর্তব্য হল আল্লাহর প্রশংসা করা আল্লাহর গুণগান বর্ণনা করা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তাকফার করা কারণ মানুষের উপর সবচেয়ে বড় বিপদ হলো পরাধীনতা সবচেয়ে বড় কষ্টের হলো পরাধীনতা কারণ আমরা স্বাধীনতা এবং বিজয়ের পঞ্চাশ বছর আমরা পেরিয়ে এসেছি আমরা ভুলে গিয়েছি পরাধীনতার কি কষ্ট গোলামি গোলামিত্বের জীবনের কি কষ্ট আমরা ভুলে গিয়েছি সেই গোলামি গোলামিত্বের কষ্ট স্বীকার করেছিলেন আমাদের বাবারা আমাদের দাদারা তারাই জানে যে পরাধীনতার কি কষ্ট আপনি যদি একটা কাঁসার ভিতরে একটা পাখিকে সোনার কাঁসার মধ্যে বন্দি রাখেন যেই কাঁচার ভিতর একটি পাখিকে বন্দি করেছেন ওই কাঁচাটি স্বর্ণের আপনি ওই পাখিকে মজার মজার সুস্বাদু কাবার দিলেন ওই পাখিকে যদি আপনি জিজ্ঞেস করেন পাখি তো তোমাকে আমি স্বর্ণের কাছায় বন্দি করেছি সকাল বিকাল তিন বেলা সুস্বাদু কাবার দিচ্ছি তুমি কি কাঁচার ভিতরে থাকবে নাকি তুমি মুক্ত আকাশে ঘুরে বেড়াবে উড়ে বেড়াবে তখন পাখি আনসার করবে আমি তোমার স্বর্ণের কাঁচা চাই না আমি সুস্বাদু কাবার চাই না এই বন্দিত্বের জীবন কাঁচাটা যদি স্বর্ণের হয় খাবারটাও যদি সুস্বাদু হয় আমার জন্য আনন্দের নয় আমার জন্য সবচেয়ে আনন্দ হলো আমি সারা পৃথিবীতে ডানা দিয়ে উড়ে উড়ে আমি আল্লাহর দেয়া যে পানি আল্লাহ আমাকে দিয়েছেন আমার যে রিজিক দিয়েছেন আমার স্বাধীনতার মধ্যে যে রিজিক দিয়েছেন সেটা হোক কিছু সাদা পানি সেটা হোক কোনো দানা এটা আমার জন্য আনন্দের এটা আমার জন্য সুস্বাদু আমি পরাধীনতাই থেকে তোমার স্বর্ণের কাঁচাতে আমি থাকতে চাই না তোমার সুস্বাদু আমার আমি খেতে চাই না এই জন্য কাঁচার দরজা যখন খুলে দেয় ওই পাকে উড়াল দিয়ে সেই স্বাধীন হয়ে সেই উড়ে চলে যায় আওয়াজ দিয়ে বলুন সুবাহান বাইর আমার বন্ধুরা আমার আমরা দুই শত বছর ব্রিটিশের গোলামি করেছি গোলা ব্রিটিশের আমরা গোলাম হয়েছিলাম আমরা কত কষ্টের ছিলাম স্বাধীনভাবে আমরা কিছুই করতে পারতাম না এদেশের মানুষ দুইশ বছর ব্রিটিশের গোলামি করেছে উনিশশো সালে ব্রিটিশ থেকে আল্লাপাক এই অখণ্ড ভারতকে মুক্তি দিয়েছেন উনিশশো সালে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাকিস্তানের শোষণ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়ে স্বাধীন করেছেন এই জন্য আজকে সবচেয়ে বেশি সুক্রিয়া দায় করতে করতে হবে সবচেয়ে বেশি প্রশংসা করতে হবে কার মোহাম্মদুর রসুল্লাহ এই বিজয় একমাত্র কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহালাকুল্লিশাইন কদির সকল ক্ষমতার মালিক কার হাতে সমস্ত লাঞ্চনার বঞ্চনার সাবি আল্লাহর হাতে আজকে আমরা এই স্বাধীনতা পেয়ে আমরা বেশি বেশি মানুষের গুণগানে ব্যস্ত হয়ে গেছি আমরা মানুষের গুণগান করতে করতে জিব্বার পানি শুকিয়ে ফেলছি অথচ এই বিজয় দান করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এটা আল্লাহ নিজেই বলেছেন ইদা যা নাসরুল্লাহ ওয়াল ورأيت النام سيدخلون في دين الله أفواجا মুসলমানদের যখন কোনো বিজয় হবে মুসলমানদের যখন কোনো বিজয় আসবে ওই বিজয়ীটা হবে ইসলামের বিজয় ওই বিজয়ীটা হবে কোরআনের বিজয় ওই বিজয়টা হবে তাওহিদের বিজয় আর ওই বিজয়ের মধ্য দিয়ে যদি ইসলামের কোনো ফায়দা না হয় ইসলামের যদি স্বাধীনভাবে কোনো প্রচার প্রসার না হয় ইসলামের যদি কোনো উন্নতি না হয় মসজিদ মাদ্রাসার যদি কোনো উন্নতি না হয় ইসলামী শিক্ষার যদি কোনো উন্নতি না হয় তাহলে যেই বিজয় আল্লাহ রব্বুল আলমিন্দা দান করেছেন ওই বিজয় একদিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাত থেকে ছিনিয়ে নেবেন চিৎকার দিয়ে বলুন সুতরাং বিজয় আল্লাহর পক্ষ থেকে গোলামি করতে হবে আল্লাহর হকুম মানতে হবে আল্লাহর কোরআনকে যদি আমরা সংবিধান বানাতে না পারি আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন করতে না পারে কোরআন হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে না পারে তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন আমাদের জিনিসপাতির দাম বেড়ে যাবে আমাদের মধ্যে অনেক কসৃষ্টি হয়ে যাবে আমাদের শান্তি আস্তে আস্তে চলে যাবে মুসলমানদের মধ্যে শান্তি বিনষ্ট হয়ে যাবে আমাদের ঐক্যর শক্তি দুর্ভূত হয়ে যাবে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে আমরা কেউ কাউকে মানব না কারো প্রতি আমাদের কোনো শ্রদ্ধা সৃষ্টি হবে না কারণ বিজয় দান করেছেন আল্লাহ আমি হুকুম পালন করেছি পাশ্চাত্যের আমি সংস্কৃতি অনুসরণ করেছি পাশ্চাত্যের আমি সংস্কৃতি অনুসরণ করেছি ইহুদিদের আমি বিজয় দান করেছে আল্লাহ বিজয় এসেছে আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমার ভিতরে আল্লাহর প্রতি কোনো মোহাব্বত নাই রাসৌলের প্রতি কোনো মোহাব্বত নাই আল্লাহর বিধানের প্রতি আমার কোনো আনুগত্য নাই তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য বাইর আমার এই স্বাধীনতা এই বিজয় আল্লাহর দান এই বিজয় দিবস যদি আমরা কান দিয়ে পালন করি এই বিজয় দিবস যদি আমরা গুনার মাধ্যমে পালন করি এই বিজয় দিবসে যদি আমরা আল্লাহর নাফর মানে করি এই বিজয় দিবসে যদি আমরা একে অপরকে কাদা ছোটাছুটি করি এই বিজয় দিবসে যদি আমরা একে অপরকে যদি আমরা হিংসাত্মক কথা বলি এই বিজয়ের বিজয় দিবস পালনের মাধ্যমে যদি আমরা আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি করি তাহলে আল্লাহর গজব আমাদের উপর নাজিল হয়ে যাবে এই বিজয় আল্লাহ পাক চিনিয়ে নেবেন এই বিজয় আমাদের হাতে আর বেশি দিন থাকবে না ভাইর আমার বন্ধুরা আমার এই বিজয় দিবসে আমাদেরকে শপথ নিতে হবে আমরা বিজয়ের পঞ্চাশ বছর পেরিয়ে এসেছি আমরা বিজয় অর্জন করেছি পঞ্চাশ বছর হয়ে গেছে আমাদেরকে বাবার বিষয় হলো চিন্তার সময় এসেছে বাবার বিষয় এসেছে আমরা কি বাস্তবে এখনো পরিপূর্ণ স্বাধীন কি হতে পেরেছি আমরা কে বাস্তবে আমরা কে স্বাধীন আমরা কে নাকি আমরা পরাধীন আমাদেরকে একটু চিন্তা আমাদের করতে হবে বাইর আমার এই জন্য একটি সুসন্মুক্ত স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটি স্বাধীন গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকারের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করতে না পারি যদি আমরা স্বাধীনভাবে যদি ভোট দিতে না পারে স্বাধীনভাবে যদি আমরা মত প্রকাশ করতে না পারে স্বাধীনভাবে যদি আমি ন্যায়ের কথা বলতে না পারি স্বাধীনভাবে যদি আমি ধর্ম পালন করতে না পারে তাহলে এটাই তো স্বাধীনতা হবে না এটা স্বাধীনতার নামে আমাদের গলার মধ্যে পরাধীনতার শৃঙ্খল আমাদের বেরিয়ে আমাদের গলার গলার মধ্যে লেগে যাচ্ছে ঠিক কিনা বলো ভাইর আমার বন্ধুরা আমার পঞ্চাশ বছর পেরিয়ে এসেছে স্বাধীনতার যে মৌলিক অধিকার ছিল এই মৌলিক অধিকার আমরা অর্জন করতে পেরেছি কিনা আমাদেরকে ভাবার সময় এসেছে আমাদেরকে ভাবতে হবে আমরা সমানভাবে বাংলার প্রতিটি স্বাধীন মানুষ সমানভাবে আমরা অন্ন পাচ্ছি কিনা আমরা সমানভাবে খাবার পাচ্ছি কিনা আমরা সমানভাবে বস্ত্র পরিধান করতে পারছি কিনা আমরা সমানভাবে বাসস্থান পেয়েছি কিনা আমরা সমানভাবে শিক্ষা অর্জন করতে পেরেছি কিনা আমরা সমানভাবে চিকিৎসা নিতে পেরেছি কিনা আমরা সমানভাবে আমরা স্বাস্থ্যের যত্ন নিতে পেরেছি কিনা আমরা সমানভাবে পুষ্টি খাবার আমরা খেতে পেরেছি কিনা সমানভাবে আমাদের কর্মসংস্থান হয়েছে কিনা সমানভাবে আমরা সমাজের ভিতরে সমানভাবে আমরা বসবাস করতে পেরেছি কিনা এগুলা তো স্বাধীনতার জন্য স্বাধীনতার মূল মৌলিক অধিকার ছিল স্বাধীনতার মৌলিক দাবি ছিল এখন সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়ে গেছে একজন মানুষ হাজার টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারে আর একজন মানুষ হাজার টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারে না সেই ফার্মেসি থেকে কোনো মতে বলে ওষুধ খেতে হয় আমরা অনেকে আছি নিজের কাপড়ের দাম হাজার হাজার টাকা অন্য মানুষে পরিধান করে পাঁচ টাকা দশ টাকা একশো টাকার কাপড় আমরা অনেকেই বাস করি অনেক আরামে আর কিছু মানুষ দেখা যায় রাস্তার পাশে সাত তারা পড়ে আছে তাদের কোনো অন্ন নাই তাদের কোনো বস্ত্র নাই তাদের কোনো খাদ্য নাই তাদের কোনো বাসস্থান নাই আকাশের নিচে তারা তাকে কুকুরের সাথে ঘুমায় কুকুরের কুকুরের শরীরকে বালিশ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ফেসবুকে দেখেছি কিছু বালক না খেয়ে কুকুরের শরীরকে বালিশ বানিয়ে ঘুমাচ্ছে এই কনকনে শীতের ভিতরে কোনো মতে কিছু বস্তা কিছু সালা পেঁচিয়ে রোডের পাশে ঘুমাচ্ছে কিছু কিছু মানুষ লক্ষ কোটি টাকার প্রাইভেট কার চালিয়ে যায় আর কিছু মানুষ তাদের কাছে ভিক্ষা করার জন্য ওই গ্যালাসটা পর্যন্ত খোলা পায় না ওই গ্যালাসের গ্যালাস বন্ধ গাড়ির বাহিরে থেকে তারা ভিক্ষা চায় ওই ধনী মানুষগুলোর চেহারা পর্যন্ত দর্শন করার সুযোগ লাভ তাদের হয় না তাদের কর্ণে তাদের কানের ভিতরে অসহায় গরিব মানুষের আওয়াজ পৌঁছে না আজকে আমাদের দেশের ভিতরে এমন বৈষম্য সৃষ্টি হয়েছে যদি সমাজের ভিতরে শোষণ যদি হয় বৈষম্য যদি সৃষ্টি হয় তাহলে এই স্বাধীনতা বিজয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে চিনিয়ে দিবেন আওয়াজ দিয়ে বলুন নজবিল্লা আজকের গরু মাংসের দাম সাতশো থেকে আটশো টাকা কেজি কেউ আজকে ওই এত দামি মাংস গরুর মাংস খেতে পারে আর কেউ পাশ থেকে দাঁড়িয়ে শুধুমাত্র দু চোখ বেয়ে অশ্রু ঝেড়ে অশ্রু ছেড়ে দিয়ে শুধু তাকিয়ে তাকে আটশো টাকা সাতশো টাকার গরুর মাংস তারা ক্রয় করতে ক্রয় করে খেতে পারে না একজন দিনমজুর একজন রিক্সা চালক একজন গার্মেন্টস শ্রমিক একজন মসজিদের ইমাম একজন মুয়াজ্জিন তাদের এত অল্প বেতন তারা এত নিম্ন শ্রেণীর বসবাস করে তাদের পক্ষে এগুলো সম্ভব হয় না তখন তাদের দিলের থেকে একটা হাজারে বের হয় আল্লাহর কাছে নালিশ দেয় আল্লাহ গো আমরা কে কি অপরাধ করলাম একেই স্বাধীন দেশে বাস করি আমার ভাই আটশো টাকা দিয়ে গরুর মাংস খেতে পারে আমি গরুর হাট দিয়েও খেতে পারি না আমার ভাই প্রাইভেট কার থেকে নেমে আটশো সাতশো টাকা কেজিতে মাছ ক্রয় করে খেতে পারে আমি কি অপরাধ করেছি আমি তো মাছের লেস পর্যন্ত খেতে পারি না আমি ঠিকমতো আমার বস্ত্র পরিধান করতে পারি না ঠিকমতো আমি চিকিৎসা নিতে পারি না আমি ঠিকমতো আমার ছেলে মেয়েদেরকে পুষ্টিকর খাবার খাওয়াতে পারি না আমি স্বাস্থ্যের যত্ন নিতে পারি না আল্লাহ গো আমি কি অপরাধ করেছি সবাই তো স্বাধীন দেশের নাগরিক আল্লাহ আমি কি অপরাধ করেছি আমি কি গুণা করেছি আজকে আমার উপর এত বড় বৈষম্য কেন ওই গরিব মানুষ যখন আল্লাহকে যখন আকুতি জানিয়ে বিচার দিয়ে দেয় তখন আল্লাহ রব্বুল আলমীর একদিন আল্লাহ পাক ওই বিচারের দায়িত্ব নিজ হাতে নিয়ে নিবেন আল্লাহ পাক ওই দিন সেই স্বাধীনতা আল্লাহ পাক আমাদের কাছ কাছ থেকে চিনিয়ে নেবেন আল্লাহ পাক আমাদেরকে এই পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদেরকে হেফাজত করুন সা বলে আমি এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে চাই আল্লাহর নুসরত যদি আমরা আল্লাহর রহমত যদি পেতে চাই এই বৈষম্য দূর করতে হবে সরকারি বেতন বাড়তে বাড়তে আজকে তাদের বেতন বাড়ার কোনো সুযোগ নাই আর যারা সরকারি চাকরি করে না তাদের জীবন যাত্রা কত নিম্নমানের তারা কত কষ্ট করে চলেন আজকে কিছু মানুষ এমনভাবে সুখ স্বাচ্ছন্দ্য চলেন এমন আরাম আইসেন জীবনযাপন করে আর কিছু মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে আজকে তাদের খুশ নেওয়ার জন্য কেউ নাই আজকে কত গরিব মানুষ মেয়ে বিবাহ দিতে পারে না টাকার অভাব চিকিৎসা নাই খাবার নাই বস্ত্র নাই ঠিক মতো জাকাত আজকে নাই আজকে সুদ ব্যতীত আজকে করজা হাসানার কথা কেউ বলে না সুদমুক্ত ঋণ কেউ প্রদান করে না আজকে আমরা সবাই সুদী হয়ে গেছি আমরা সবাই পাশান হয়ে গেছি একজন গরিব যখন অসহায় হয়ে সাহায্যের জন্য আসে আমরা তাকে সাহায্য করি না আমরা তাকে করজ হাসানা দিই না ঋণ মুক্ত আমরা করজ ঋণ দিই না আমরা ওই গরিব মানুষকে আরো সুদের উপর টাকা লাগিয়ে দেয় কষ্টের উপর কষ্ট চাপিয়ে দেয় সে কি তার প্রয়োজন সামলাবে নাকি সেই ওই ঋণ আর সুদ সেই সুদ করবে আমরা গরিবের উপর এত কষ্ট দিচ্ছি এই শোষণবিহীন সমাজ আমরা যদি গঠন করতে না পারি আজকে কেউ খাবে কেউ খাবে না কেউ পড়বে কেউ পড়বে না আজকে কেউ শিক্ষা অর্জন করতে পারছে আর কেউ শিক্ষা অর্জন করতে পারছে না পুষ্টিকর খাবার ফল ফুরুক কেউ খাচ্ছে কেউ খেতে পারছে না এই বৈষম্য আমাদেরকে দূর করতে হবে এই এই বৈষম্য আমাদেরকে দূর করতে হবে বাইরে আমার বন্ধুরা আমার আমাদেরকে আমাদের জানমালের নিরাপত্তা বড়ই অবাক আজকে বাইয়ের হাতে ভাই কোন হচ্ছে প্রতিবেশীর হাতে প্রতিবেশী কোন হচ্ছে বাবার হাতে সন্তান কোন হচ্ছে সন্তানের হাতে মা বাবা লাঞ্ছিত হচ্ছে বসের হাতে শ্রমিকরা নির্যাতিত হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী লাঞ্ছিত হচ্ছে আমাদের মা বোনেরা ইফটিজিকের শিকার হচ্ছে মা বোনদের গায়ে পেট্রোল ডালিয়ে তাদেরকে পুড়িয়ে ফেলা হচ্ছে স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত স্ত্রীর হাতে স্বামী নির্যাতিত সবলের হাতে দুর্বল নির্যাতিত ঠিক কিনা বলুন এইভাবে যদি চলতে থাকে এইভাবে যদি চলতে থাকে আমাদের তো লজ্জা লাগে বিজয় দিবস পালন করতে আমাদের লজ্জা হয় ঠিক কিনা বলুন আমাদের যানমালের নিরাপত্তা মাঝে মধ্যে শুনি যারা আমাদের যানমালের নিরাপত্তা দেবে আমাদের পুলিশ প্রশাসন আমরা দেখি তাদের মধ্যেও দুর্নীতির গন্ধ পাওয়া যায় একজন মানুষ অসহায় সে যখন বিচারের জন্য ঘুরে ঘুরে ন্যায় বিচারের জন্য ধারে ধারে ঘুরে ন্যায় বিচার কোথাও পায় না একজন মেয়ে ন্যায় বিচারের জন্য যখন কোন বিচারকের দ্বারস্থ হয়েছে ওই মেয়ে বিচারকের কাছে দর্শনের শিকার হয়েছে এমন নজির বাংলাদেশে আছে ঠিক কিনা বলুন ভাইরামার এভাবে সমাজ চলবে না এটার শিক্ষা আমার নবী দেয় নাই এটা আমার নবীর শিক্ষা নয় সাহাবায় কারামের আদর্শ নয় এই কথাগুলো আজকে কে বলবে এই কথা আজকে কে বলবে কে মানবে কার কথা কে শুনবে সুতরাং আপনারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে ভাবতে হবে আমি কি অন্যায় করছি আমার উপর কি আমার আত্মীয় স্বজনের হক আছে আমার প্রতিবেশীর কি কোনো হক আছে মসজিদের কি কোনো হক আছে ইমাম খতিবের কি কোনো হক রয়ে গেছে সব কিছুর একটা নিম্ন মানের বেতন নির্ধারিত হয়েছে আজকে ইমাম খতিবের কোনো নিম্নমানের বেতন সরকার থেকে আমরা শুনি নাই পাই নাই আরো দুঃখের বিষয় আর কিছু কিছু মসজিদ আছে ইমামের বেতন দুই হাজার টাকা দেড় হাজার টাকা আহ আফসোস আফসোস কিসের স্বাধীনতা গান গাইতে পারবেন কণ্ঠ আছে অসুবিধে নাই কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর গোড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে ঠিক না বলুন আমাদের এই আল্লাহর রহমত স্বাধীনতা বিজয় এই নিয়ামত আমাদেরকে অর্জন করার জন্য আমাদেরকে দরকার ঐক্য আমাদেরকে দরকার ঐক্য আমরা এখনো আকিদাগতভাবে আমরা ঐক্য হতে পেরেছি আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন আকিদা বিশ্বাসী কোরআন কি বলছে হাদিস কি বলছে সেদিকে আমার তওয়াক্কা নাই আমার বাবা কি করেছে আমার দাদা কি করেছে আমরা এখনো পর্যন্ত সেগুলো নিয়ে আছি ঠিক কিনা বলুন ওয়াহাদাতুল আমাল আমাদের কাজের মধ্যে ঐক্য নাই আমরা শুধু তফাৎ সৃষ্টি করছি ইসলামের মধ্যে হজরত বেলালের আজানের শুরুতে যেই শব্দগুলো ছিল না আমরা সেগুলো বাড়িয়ে শুধু আমরা ব্যতিক্রম সৃষ্টি করছি আমাদের কাজের মধ্যে ঐক্য নাই ঠিক কিনা বলুন অনুরূপভাবে আমরা মুসলিম হিসাবে কোরআন হাদিস হবে আমাদের মূল মন্ত্র কোরআন হাদিস যেটা বলে আমরা সেটা মানব কিন্তু আজকে আমরা বলি আমার বস কে বলল আমার বড়জন কে বলল আমরা সেদিকে আছি বড়জনের কথা কি কোরআন হাদিসের সাথে কোনো সংঘর্ষ হচ্ছে সেদিকে আমাদের বরিকে বাসা নাই আমাদের লক্ষ্য মুসলমানদের লক্ষ্য কি মুসলমানদের একমাত্র লক্ষ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা ঠিক কিনা বলুন আল্লাহ বলেছেন এই আমার আকাশ আমার পৃথিবী আমার আমার করো আমার হুকুম করবে না তোমরা সকলে জালিম চিৎকার দিয়ে বলুন আমাদের একমাত্র লক্ষ্য হতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করতে হবে দুই নম্বর এবং পাঁচ নম্বর হলো ওয়াহাদাতুল আখলাক আমরা চরিত্রগতভাবে আমরা এক হতে পারি নাই এই সমাজে কেউ চোর কেউ ডাকাত কেউ বদমাইশ আর কেউ নামাজে আল্লাহওয়ালা ঠিক কিনা বলুন চরিত্রগতভাবে আমরা এক হতে পারি নাই ওয়াহাদাত সাকাফা আমাদের ইসলামী তাহাজিব তামাদ্দুন আমরা তাহাজিব তামাদ্দুনে আমরা ঐক্য হতে পারি নাই ওয়াহাদাত সাকাফা আমরা ব্যর্থ আমরা মুসলিমরা এখনো এক পোশাক এক কথা একমত আমরা এখনো হতে পারি নাই এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ঠিক কিনা বলুন এই ঐক্য আসার জন্য আমাদের সবচেয়ে বড় দরকার হলো জ্ঞান অর্জন করতে হবে সবাইকে শিক্ষিত হতে হবে শিক্ষার মর্যাদা দিতে হবে যেই সমাজে জ্ঞানীদের কদর নাই ওই সমাজে কে জন্মায় না গুণী জন্মায় না আজকে জ্ঞানীদের কোনো কদর নাই এই শিক্ষাকে আমাদেরকে মর্যাদা দিতে হবে এই যেই জাতি যত বেশি শিক্ষিত ওই জাতি তত বেশি মর্যাদাবান ঠিক কিনা বলুন এই টাকা পয়সা কি করবেন ছেলে মেয়ের পিছনে লেখাপড়ার পিছনে যেই টাকা ব্যয় হয় না ওই টাকার কি দাম আপনি ছেলে মেয়ের পিছনে লেখাপড়ার পিছনে খরচ করেন নাই তাহলে আপনি সন্তানের জন্য টাকা পয়সা রেখে গেছেন তার কাছে কোনো জ্ঞান নাই তখন সে ওই টাকা দিয়ে মাদক সেবন না করে নারীর পিছনে টাকা ব্যয় না করে সে কি করবে কারণ আপনি তো তার হাতে শিক্ষা তুলে দেন নাই ওই টাকা কিভাবে পরিচালনা করবে ওই শিক্ষা সে পাই নাই তখন সেই ওই বাবার টাকার দাম বুঝবে না তখন সেই টাকা মাদক নারী ক্ষমতার পিছনে ব্যয় হবে সমাজ ধ্বংস হয়ে যাবে ঐক্য বিনষ্ট হয়ে যাবে স্বাধীনতা বিজয় সব ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলুন অনুরূপভাবে ইসলামের দাওয়াত ইসলামের পথার করতে হবে সাহাবা একরাম দিক বিদিক ইসলামের বিজয়ের জন্য ছুটেছিলেন যখন কোন অঞ্চল বিজয় করতেন সাহাবে একরাম আল্লাহ আকবর বলে আসাম দিতেন মানুষের দ্বারা দ্বারা গিয়ে ইসলামের বাণী প্রচার করতেন ইসলামের শান্তির বাণী পৌঁছে দিতেন আজকে আমাদের মধ্যে তাবলিক নাই দাওয়াত নাই ইসলামের পথার আমরা করি না আল্লাহ রসুলের কথা আজকে আমরা কয়জনে বলি সবসময় ইসলামের প্রচার করতে হবে অনুরূপভাবে আমাদেরকে মুসলিমদেরকে সাহায্য করতে হবে যারা অসহায় তাদেরকে তাদের সাহায্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের যারা ইয়াং জেনারেশন প্রজন্ম আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে হাঁটে হাঁটে পা পাও করে সমাজে কিভাবে নেতৃত্ব দিতে হয় কিভাবে মসজিদ পরিচালনা করতে হয় ইসলামের নেতৃত্ব কিভাবে দিতে হয় সমাজকে সুন্দরভাবে কি কিভাবে নেই আমরা টেনে না উঠাই তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে এই আগামী প্রজন্ম তারা শিখবে না কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয় ঠিক কিনা বলুন কর্মসংস্থান বড় অভাব অর্থনীতি এগুলো সব কিছু সব কিছু স্বাধীনতার জন্য হুমকি আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহর বড় নিয়ামত মহান বিজয় কেমত পর্যন্ত এই ছোট্ট বাংলাদেশের বিজয় সার্বভৌমত্ব আল্লাহ তুমি অক্ষুণ্ণ রাখুন সহ বলে আমি আমরা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে আমরা বিজয়ের পক্ষে না বিপক্ষে আমরা দেশপ্রেম চাই কি চাই না ইসলাম প্রেম চাই কি চাই না নবী প্রেম চাই কি চাই না সর্বোপরি আমরা সবাই আল্লাহর গোলাম আমরা সবাই আল্লাহর বান্দা চিৎকার দিয়ে বলুন আল্লাহ একবার